すげえな。

孤独。 শহীদ আছে তাহলে আমরা কৃষ্ণকে তারপর যুগে জানলাম কৃষ্ণের আগে কি ছিল বাবা কে ছিল কৃষ্ণের আগে কি নাম ছিলেন তার কৃষ্ণের আগে যিনি ছিলেন তার নাম হলো নারায়ণ একেবারে জেনে যান নারায়ণ দশ পঁচিশ তেপ্পান্ন দশম স্কন্ধ পঁচিশ অধ্যায় আগে নারায়ণ করে নারায়ণ বিরাট বিগ্রহ বিগ্রহ দু প্রকার প্রকাশ বিগ্রহ বিলাস বিগ্রহ প্রকাশ বিগ্রহ হলেন স্বয়ং ভগবান আর তার যে কৃষ্ণের বিলাস বিগ্রহ স্বয়ং সম্পূর্ণ ছিলেন নারায়ণ নারায়ণের আগে যিনি ছিলেন তিনি কে তিনি হলেন মহাবিষ্ণু এই মহাবিষ্ণু আগে তিনি ছিলেন তিনি কে তিনি হলেন সচ্চিদানন্দ বিগ্রহ ভাগবতের প্রথম শ্লোক রূপ রূপায় সচ্চিদানন্দ কাকে বলে আমরা কৃষ্ণ যেমন আমরা যেমন ভগবান জানলাম না দুটো কথা তদ্রুপ সচ্চিদানন্দ তিনটি কথা সৎ প্রভুর কাছে গমন করে বলছেন প্রভু আমাদের গ্রামের পরিবারটা আছে না ভগবান বললেন ওদের যা পরমায়ু আছে যতদিন বাঁচবে অতদিন খাদ্য আমার কাছে নেই তাই দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হবে বলে অর্ধ আহার প্রদান করে বাঁচিয়ে রেখেছি আশা মাত্রই মহাত্মা সেই গৃহবালকে জানিয়ে দিলেন বললেন কি জানেন তোমরা অনেক দিন বাঁচবে আর অনেকদিন বাঁচার জন্য আহারের যে দরকার না এই আহারটা প্রভুর কাছে তোমাদের ভাগের আহার রাখা নেই তোমাদেরকে দীর্ঘদিন রাখতে হবে সেই কারণে আহার দিচ্ছে তোমাদের ঘরের মালিক কি করলেন জানেন বাড়িতে এসে সকলকে বললে দেখো আমরা যতদিন বাঁচবো না অত পরিমাণ খাবার প্রভুর কাছে নেই দীর্ঘদিন বেঁচে থাকতে হবে তাই অর্ধ একবেলা আহার দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে আকাশ আসেন না ঘরের লোক আবার সব একত্রিত সমবেত হয়ে বলল কি জানেন মালিকটাকে ঘরের মালিকটাকে বললো তুমি আরবার যাও মহাত্মার কাছে মহাত্মার কাছে গিয়ে বলো গিয়ে যে আমাদের ভাগের যা খাদ্য রাখা আছে না যেন একবারে দিয়ে দেওয়া আমরা বেশ কিছু খাবো তারপর যা হয় আমরা বুঝে নেবো ভগবান বুঝতে হবে এটাই গুরু হরি হরি হরি বল হরি বল সেই মহাত্মার কাছে কি হবার আচ্ছা, বাড়িতে মহাত্মা বললেন প্রভু আপনি আরেকবার গিয়ে আমাদের যে খাবার রাখা আছে না সেটা যেন একবারেই আমাদেরকে সব দিয়ে দেওয়া হয় এই আবেদনটা আপনি করে আসুন আচ্ছা, মহাত্মা কাটছে পাড়ো কাটছে পাড়ো দেখি এমন আছে না পাড়ো তাদের অল্প অল্প খাবার যেন এক যোগে এক দিয়ে কন্টিনিউ চালাইতে হবে পানি ভগবান বলেন ঠিক আছে তারপর কি হবে যখন হাতটা শেষ হয়ে যাবে বলেন তখন আর আপনাকে দেখার দরকার নেই ওরা হবে মারা যাবে ঠিক আছে ওদের হ্যাঁ। ভাগে যে হ্যাঁ। খাবার রাখা আছে আমি একদিকে পাঠিয়ে দেব মোবাইলে দেখবি ভগবান তার বরাতে করে চার ডাল আলু পটল পাঠাবে না ভগবান সেই অনুসারে টাকা পাঠিয়ে দিলেন কত দশ কোটি পরিবারে দশ কোটি রোজগার হয়ে গেল খুব আনন্দ টাকা এসে গেছে আজকে রাত্রে সকালে এলো দশ কোটি আনন্দ হবে না দশ কোটি টাকা অভাব আছে কোনোদিন আহার পাইনি এত আনন্দ না আনন্দে পরিপূর্ণ হয়ে গেল পুরো খাওয়া দাওয়া চলছে আমোদ প্রমোদ আহ্লাদ ফুর্তি সব চলছে বারবার যেসব ভিকারীরা গ্রামে আসতো ওদের বাড়ি আসতো না এখন দেখছি বাবা বহুত বড় দালান করেছে বড় খুব ভিকারি আসতে আরম্ভ করলো খুব আর ওরা কি করলো জানে তারা মনে মনে করলো কি এই ভিকারিগুলো আমাদের মতো খেতে পায় না আগে যেমন আমরা খেতে পেতাম না তাই এদের খাওয়াতাম ওই ওই ভিকারি করতে পাঁচ কোটি দান করে দিল হরিব জয় জয় রাধে আর পাঁচ কোটি নিজেরা খেয়ে ফেললো দশ কোটি সমাপ্ত পাঁচ কোটি নিজেরা খেলো আর পাঁচ কোটি ভিকারিদের খাইয়ে দিল কালকে আর টাকা নেই কি হবে বাড়ির মালিক বললো দেখো ভগবান যা দেবার আমাদের ভাগের একেবারে দশ করে দিয়ে দিয়েছে আর তো দেবে না এবার আমাদের উপবাস ঘরে লোক বলে ঠিক আছে কালকে উপবাসই করে থাকবো রাত্রে করতাম দুবেলায় করবো যা হয় হবে রাত্রেবেলা যুক্তি করে সকালে ঘুমিয়ে দিলেন সকালবেলায় পঞ্চাশ কোটি টাকা চলে এলো মহাত্মার প্রতি অবিশ্বাস হয়ে গেল গালাগালি করতে লাগলো গৃহমানি গালাগালি করতে হয়েছে বলো পঞ্চাশ করোড় হয়েছে তা তো হবেই বাহ হবেই আর আমাকে বললেন হবে না বলেন হবে না হবেই রোজগার কেন জানো ওই যে ভিকারিগুলোকে পাঁচ করে দিয়েছে না ওগুলো আমার ভিকারি ওদের টাকা আমার কাছে রাখা আছে জমা আছে তা আমাকে যে একদিন দেয় না তাকে আমি দশ গুণ দিই পাঁচ গুণ দিয়েছে না তাই আমি পঞ্চাশ করো কৃষ্ণ দেবেন দশ গুণ পাবেন হরিবল হরিবল হরে Ramo Bhagavad कृष्ण कृष्ण हरे हरे हरे राम हरे राम राम राम हरे হরে এক টাকায় দশ টাকা দশ টাকায় একশো টাকা একশো টাকায় এক হাজার টাকা এক হাজার টাকায় লাখ টাকা লাখ টাকায় খরচ হরি বল আর সেই রবীন্দ্রনাথ কি হতে জানেন ঠাকুরের কাছে যাচ্ছি দোকানে ঠাকুর মশাই গোবিন্দের সেবা হবে ওই ছোট্ট কাপসাটা দিয়ে দিন হরি বল জয় জয় রাধে হ্যাঁ নকুল দানা আমার ভালো ভোগ লাগে না নকুল দানা দিয়ে দিন ঠাকুর আমার ছেলা মাখন ওই নকুল দানা নকুল দানা পছন্দ করে না জয় জয় রাধে বেশি ওই বাতাসা আর নকুল দানা বাজার থেকে নিয়ে আসি হরি বল তাহলে আজকে এই ভাগবতের তিনি আয়োজন করেছেন পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা হত্যা করছেন দশ গুণ টাকা জমানো করে নামে বৃন্দাবনের তরু লতা Jaya Radhe, Jaya Bien. ஒரு தின் Llora de, llora de. সবাই ক্যামেরার দিকে তাকাও হ্যাঁ